পেতে চাই মন তুই ছাড়া বেঁচে থাক গেছি যে হাজার ভুল জানি না কি যে ছিল তবু খুঁজেছি যে এ বুকের বেদনা তুই বুঝলি না তো বেঁচে থাকার কারণ হে মন শুধু কাঁদে তোকে পাবার আসে দু চোখে যেন তোর ছবি ভাসে মন শুধু কাঁদে তোকে পাবার আসে জানি না করবে কেন বলো তুমি চলে গেলে আমাকে কাঁদিয়ে কি পেলে জানি না কেন তোকে পেতে চায় না তুই ছাড়া মনে হয় ব্যর্থ জীবন এ জীবন